নীতি নৈতিকতাকে ভুলে যায় মানুষ যদি নিজেকে বানরের বাচ্চা মনে করে তাহলে তার নীতি নৈতিকতা থাকতে পারে থাকবে না চিন্তা চেতনায় যদি তার মানব শিম্পাঞ্জির বাচ্চা যদি মনে করে গরিলার বাচ্চা যদি সে নিজেকে মনে করে তার আদি পুরুষ যদি সেটা হয় তাহলে তার নীতি নৈতিকতা থাকবে না এই নীতি নৈতিকতা যেন না থাকতে পারে নীতি কথা যেন মানুষের মাঝে না থাকতে পারে এই বিশাল প্রজন্মকে একটা জেনারেশনকে যেন এই নাস্তিকতা বাদের দিকে যেন আনা যায় এরকম একটা চিন্তা চেতনা মানুষ আমাদের দেশেও আছে আছে না নেই আছে ভাইরা আমার আমরা ইতিহাস জানি যে দীর্ঘ দুইশটি বছর আমরা ইংরেজদের গোলামি করেছি ঠিক কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে এসেছিল কি কাজে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল তারা কিন্তু তাদের ব্যবসা করতে এই ফাঁকে ফাঁকে তারা মুসলমানদের ভিতরে অসংখ্য মির্জাফর তৈরি করে ফেলেছে যাদের চিন্তা চেতনার ভিতরে সমস্যা সৃষ্টি করে দিয়ে পরবর্তী মুসলমানদের বিরুদ্ধে দিয়ে দিয়েছিল ফলে এই মুসলমান জাতি এক দুই বছর নয় দীর্ঘ দুই শত বছর গোলামি করেছে ইংরেজদের গোলামি করেছে সেই ইংরেজদের চিন্তা চেতনায় সেই ইংরেজদের একইদা বিশ্বাস কৃষ্টি কালচার আমাদের দেশে যেন একটা গোষ্ঠী প্রমোট করতে পারে স্টাবলিশ করতে পারে যার কারণে উঠে পড়ে লেগেছে কেন আবার আমাদের কি সেই হাজার বছরের গোলাম বানাতে চায় ভাইরা আমার আমাদের এ বিষয়গুলি বুঝতে হবে চিন্তার ভিতরে নিয়ে আসতে হবে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো যে বাবা আমরা বানর থেকে আসি নাই আমরা সেই ডারউইন চিন্তার মতবাদী লোক আমরা নয় আমরা শ্রেষ্ঠ মানব জাতি আশরাফুল মাখলুকাত আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি ভাইরা আমার আল্লাহ রাব্বুল চাইতে উৎকৃষ্ট করে সুন্দর করে আল্লাহ রাব্বুল মানব জাতিকে সৃষ্টি করেছেন মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন সেই আশরাফুল মাখলুকাত এখন চিন্তা চেতনায় বানর গরিলা চিন্তার মাথার ভিতরে নিয়ে এসেছে আধুনিক বিজ্ঞান ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান কখনো এটাকে তারা তাদের যুক্তির মাধ্যমে এটাকে তারা মেনে নিতে পারেনি যে মানুষ বিবর্তনের মাধ্যমে প্রাইভেটের মাধ্যমে এই শত শত বছর বা লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে এই মানুষের প্রজাতি এসেছে এটাকে তারা মেনে নিতে পারেনি আধুনিক বিজ্ঞান এটাকে মেনে নিতে পারে তারা বিশ্বাস করেছে তারা বলেছে যে সেই শিম্পাঞ্জি গরিলা বানর এদের ভিতরে যা আছে এবং মানুষের ভিতরে যে জিনিসগুলি রয়েছে এর মিল তারা খুঁজে পায়নি মানুষের ভিতরে আল্লাহ সুবাহ দিয়েছেন বুধ শক্তি দিয়েছেন জ্ঞান শক্তি মানুষকে দিয়েছেন বিবেক শক্তি মানুষকে আল্লাহ সোহানা দিয়েছেন মানুষের বিবেক শক্তি আছে মানুষের জ্ঞান শক্তি আছে মানুষ ভালো মন্দ রিসার্চ করতে পারে মানুষের মেধা শক্তি দিয়ে মানুষ ভালো মন্দ রিসার্চ করতে পারে মানুষের চিন্তা শক্তি আছে এই চিন্তা শক্তিও কি মানুষের মধ্যে থেকে প্রাইভেট হয়েছে বিবর্তন হয়েছে হয়ে আমাদের ভিতরে এসেছে তাহলে এখন পর্যন্ত কোনো মানুষ বোঝে না বিজ্ঞান দেখেছে যে মানুষের ভিতরে যে শক্তিগুলি আছে সেটা ওই মানব সন্তানটির ভিতরে নেই তাহলে বিবর্তনের এখানে কোনো প্রশ্ন আসে না আল্লাহ মানুষের ব্রেনের ভিতরে ব্রমাইক জন একটা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের ভিতরে সেই মাধ্যমে একজন মানুষ ভালো মন্দ সবকিছু বিচার করতে পারে ভাইরা আমার মানুষ যখন এই একটা যন্ত্র মাথার ভিতরে রয়েছে যেটা আল্লাহ স্থাপন করে দিয়েছে যান্ত্রিক শক্তি যার মাধ্যমে মানুষ সুন্দর করে কথা বলে মানুষের বাক শক্তি রয়েছে কিন্তু বিজ্ঞানগণ রিসার্চ করে দেখেছে এই ব্রহ্মাণ্ডের চোট অন্য কোন প্রাণীর ভিতরে আল্লাহ দেন নাই অন্য কোন প্রাণীর ভিতরে নেই যে সে মুক্ত উচ্চারণ করতে পারে সুন্দর করে কথা বলতে পারবে এরকম কোন প্রাণী পৃথিবীতে নেই আমরা যে প্রমায়িক জন যদি মানুষের সেখানে রক্ত চলনের সময়ে যদি আটকে যায় তাহলে সেই মানুষটি ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোকের ফলে তার এই যন্ত্র কাজ করে না সে কথা বলতে চাইলেও কথা বলতে পারে যেটা অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ সুবহান দেন নাই তাহলে মানুষ একটা আলাদা একটা প্রাণী এটা আধুনিক বিজ্ঞান স্বীকৃত মানুষের মন শক্তি রয়েছে মানুষের বিচার শক্তি রয়েছে মানুষের জ্ঞান শক্তি রয়েছে মানুষের প্রজ্ঞা শক্তি রয়েছে কিন্তু অন্য কোন প্রাণীর ভিতরে আল্লাহ রব্বুল আলমীর সেই প্রজ্ঞা করে দেন নাই শুধু তাই নয় আরো অতিরিক্ত ছয়টা বিষয় রয়েছে যা মানুষের ভিতরে রয়েছে অন্য কোনো প্রাণীর ভিতরে নেই ওই বানর গরিলা শিবপাঞ্জির ভিতরে নেই যা মানুষের ভিতরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে মানুষের দিয়েছেন দুইটি হাত দিয়েছেন সুন্দর সুন্দর দুইটি হাত দিয়েছেন এই দুইটি হাতের পাঁচটি আঙ্গুল আল্লাহ দিয়েছেন যে পাঁচটি আঙ্গুলের মাধ্যমে মানুষ সুন্দর করে ধরে সুন্দর করে ধরে লাড়াচাড়া করে করতে পারে কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে প্রাণী সুন্দর করে ধরবে পাঁচটি আঙ্গুলের মাধ্যমে সুন্দর করে ধরে চলাচল করতে পারে সুন্দর করে ধরে লড়াড়ি করতে পারে এরকম কোনো প্রাণী পৃথিবীর জমিনে আর নেই মিল আছে গরিলার সঙ্গে শিবপান্তির সঙ্গে মানুষ দুই পায়ে স্বাভাবিক সুন্দর করে চলতে পারে কিন্তু আজ পর্যন্ত কোন বানর কোন শিবপান্তি কোন গরিলা কি মানুষের মতো এরকম স্বাভাবিকভাবে দুই পায়ে সুন্দর করে চলতে পারে পারে না পৃথিবীতে কোন প্রাণী আর মানুষের মতো এভাবে সুন্দর করে দুই পায়ের উপর চলতে পারে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটি বৈশিষ্ট্য দান করেছে তাহলে মানুষের এই যে দুইটি বৈশিষ্ট্য তাহলে এই দুইটি বৈশিষ্ট্যের সঙ্গে আমরা দেখতেছি যে বানর শিল্পাঞ্জি গরিলার সঙ্গে আরেকটি হচ্ছে মেধা শক্তি বোধ শক্তি এই শক্তি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দিয়েছে কিন্তু কোনো বানর গরিলা কোনো শিবপ্রান্তিকে আল্লাহ রব্বুল আলমিন দেন নাই সুতরাং এদিক থেকে দেখা যাচ্ছে যে বানর আর মানুষ দুটাই একই জিনিস না আলাদা আলাদা একটা বানর একটা শিবপাঞ্জি একটা গরিলা জন্মগ্রহণ করে অল্প সময়ের ভিতরে সে হেঁটে চলাচল করতে পারে কিন্তু একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করলে দীর্ঘ সময় তাকে লালন পালন করতে হয় দীর্ঘ সময় মায়ের কাছে থেকে পিতামাতার কাছে থেকে আদর চিহ্ন আত্মীয়তার বন্ধন অত্যন্ত কঠোর হয় অত্যন্ত কালেম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দীর্ঘ সময় শিশুকে তার মায়ের কাছে রেখে দেন ফলে মায়ের থেকে এসে বিবেক বুদ্ধির বহু বিকাশ ঘটিয়ে চলে যা অন্য প্রাণীর ভিতরে আছে আছে না দীর্ঘ দুই বছর তিন বছর পর্যন্ত মা তার সন্তানকে লালন পালন করতে হয় কিন্তু একটা ছাগলের বাচ্চা কোন একটা বানরের বাচ্চা কোন একটা কুকুরের বাচ্চা কোন হওয়ার পরে একটু পরে দৌড়া চাপা করে ঠিক কিনা তাহলে মিল আছে মানুষ হচ্ছে লাইফ অফ সোসাইটি মানুষ বসবাস করে মানুষ বসবাস করতে হয় মানুষেরা বসবাস করে মতবাদ যারা প্রতিষ্ঠা করেছে আমাদের উপর যারা চাপায় দিচ্ছে এই মানুষগুলি আমাদের বাচ্চাদেরকে বোঝানোর জন্য বয়ে সুন্দর করে দাগ দিয়ে একদম লিখে দিয়েছে যে যুগে অর্থাৎ পাথরের একটা যুগ ছিল সেই যুগে মানে এই গরিলা বান্দর এরা যখন আস্তে আস্তে মানুষের রূপ নিল তখন তারা নিজেদেরকে মনে করল যে পরিবেশগতভাবে সামাজিকভাবে বসবাস করা লাগবে সেখান থেকে সামাজিক বসবাস নাকি আমাদের ভিতরে এসে গিয়েছে এটা বোঝানোর জন্য অন্য কালি দিয়ে দাগ দিয়ে দেখানো হয়েছে অন্য কালি দিয়ে দাগ দিয়ে বোঝানো হয়েছে ভাইরা আমার আমরা কি এটা বিশ্বাস করবো আদম আলাই সালাম এসেছেন হজরতে আদম আলাই সালাম তার মাধ্যমেই এই পরিবারগতভাবে সামাজিকভাবে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে মানুষ বসবাস করতেছে এইভাবে মানুষের জীবন চলতেছে সুতরাং মানুষ এবং অন্য প্রাণী বানর গরিলা শিবপাঞ্জি দুটি আলাদা বৈশিষ্ট্যের একজন মানুষ যদি একশো বছর পূর্বেও যদি মারা যায় তাহলে তাকে ডিএনএ পরীক্ষা করলে তার ধরা পড়ে যায় সে পুরুষ ছিল না নারী ছিল চেহারা কেমন ছিল আকার আকৃতি কেমন তার কোষগুলি কেমন ছিল সব কিছু ডিএনএ ধরা পড়ে যাচ্ছে কিন্তু মানুষের বিজ্ঞান বলেছে মানুষ এবং এই শিবপাঞ্জির এই দুটার ডিএন কখনো এক নয় মানুষের ডিএন আলাদা এবং শিম্পাঞ্জি গরিলা বানরের ডিএন আলাদা এতটুক বিজ্ঞান বলেছে যে ডিএন দুটা একই রকম নয় বানরের ডিএন আলাদা মানুষের ডিএন আলাদা সুতরাং মানুষ এবং বানর কখনো এক নয় তবে ঘটনা আছে কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 65 নম্বর আয়াতে আলোচনা করেছেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাকুম কুনু কিরাদাতান খাসিদিন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ অবশ্যই আলিমতুম তোমরা জানো না তাদাউ মিনকুম ফিস সাবত ওই সমস্ত মানুষের ব্যাপারে তোমরা জানো যে সমস্ত মানুষেরা না তাদাও সীমা লঙ্ঘন করেছিল শনিবার দিনকে সীমা লঙ্ঘন করেছিল এই শনিবার দিনকে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ বলেছিলেন কোন বানর হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওই মানুষগুলো বানর হয়ে গিয়েছিল কুরতুবীর ভিতরে লেখে হযরত দাউদ আলাইহিস যুগে বনি কিছু মানুষ আল্লাহ সুবহানাহু মানুষগুলিকে নির্দেশ প্রদান করলেন তোমরা করবে শনিবার দিন তোমরা করবে ওই দিনে তোমরা কোনো কাজ করতে পারবে না তোমরা ওই দিনে কোনো মাছ ধরতে পারবে না তাদের এই জনগোষ্ঠীর একটা কাজ ছিল তারা সমুদ্রের ময়দান থেকে মাছ ধরত ওই মাছগুলি তারা বিক্রি করত আল্লাহ বললেন তোমরা ছয় দিন করো কোনো সমস্যা নেই কিন্তু শনিবার দিন আসলে শনিবার দিনে তোমরা মাছ ধরতে পারবে না মাছ ধরবে না কিন্তু এই বনি ইসরায়েলের একদল তারা আল্লাহ সুবহানাহু ওয়া অপেক্ষা করলো করে তারা শনিবার দিনেও তারা মাছ ধরতে শুরু করে ওই দিন মাছ আসতো বহু মাছ এসে জমায়েত হতো তাদের দুই দল একদল বললো যে না এটা তো করা যাবে না আল্লাহ সুবাহ নিষেধ করে দিয়েছেন তাহলে একদল তাদের থেকে ছিন্ন হল তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তারা আরেক জায়গায় যায় অবস্থান করো আর যারা আল্লাহর কথাকে অমান্য করলো এই মানুষগুলো আর এক জায়গায় অবস্থান করলো তারা প্রত্যেক শনিবার আসলে তারা ব্যারিকেড দিয়ে রাখতো মা সব যখন আসতো হাদিসে আসতো যে দাউদ আলাইসালাম সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে তার জাবুর তেলাওয়াত করতেন এই জাবুরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছ সুন্দর করে তার তেলাওয়াত শুনত জমাতে এসে এই সময় এরা কি করতো এরা ব্যারিকেড দিত দিয়ে তারা মাছ ধরে ধরত এরকম নিয়মিত তারা করতো আল্লাহ সোহানা হুয়া তালা এর অবাধ্যতার কারণে এদের পাপাচারিতার কারণে আল্লাহ সোহানা হুয়া তালা একসঙ্গে বলে দিলেন কোনো কিরতন হাসিন তোরা নিকৃষ্ট লাভ প্রাপ্ত বানরে করে মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করো ওই সময় আর একটি দল ঘুম থেকে উঠেছে ওনার পরে পাশে আর একটা এলাকা ওই এলাকার কোলাহল যেন বন্ধ হয়ে গিয়েছে কোন আওয়াজ নেই আওয়াজ যেন বন্ধ হয়ে গিয়েছে এই মানুষেরা মনে করেছে আওয়াজ বন্ধ কেন কোনো নেই সকালবেলা হয়েছে কেন নেই এরা যখন গিয়েছে সেখানে যাওয়ার পরে দেখে সব মানুষগুলি নেস কাটা পরিণত হয়ে গিয়েছে ব্যাটা ওই নেসকাটা সেই সময় ছিল ওই বানরের এই নেসকাটা বানরের এখন কিছু বানর খুব উঠে পড়ে লেগেছে আমার এই পঁচানব্বই ভাগ মুসলিম দেশে সেই বানরের বংশ চালু করার জন্য তারা উঠে পড়ে লেগেছে হতে পারে ওই বানরের থেকে যদি কোনো বানর এসে যায় আর সেই বানরের বাচ্চা যদি তুই হোস কোনো আপত্তি নেই তুই হ্যাঁ কি না তোরা কিনা বিশ্বাসে যদি সে ওই বনি ইসরায়েলের ওই লালপ্রাপ্ত বানর যদি তোর নিজের ভিতরে যদি থেকে থাকে নিজের আকিদা বিশ্বাসের ভিতরে যদি তুই বিশ্বাস করস যেন সেই বানর আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা আকিদা বিশ্বাসী আমরা যারা মুসলিম আমরা যারা বিশ্বাস করি খালাকানা খালাকান আল্লাহ খালাকাকুম যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি থেকে নিয়ে মানব জাতির উদ্ভব ঘটাইছেন উৎস ঘটাইছেন আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া উৎসটাকে বিশ্বাস করি আমাদের উপর কেন তোরা চাপাই দিতে চাস নাস্তিক কল কেন চাপাই দিতে চাস এতই যদি ইচ্ছা হয় তুই বংশ বিস্তার কর বংশ টুকটা ভরাই দে পরিবার তুই মানুষের কাছে সঙ্গে থাক হ্যাঁ। তোর ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের এই কোমলবতী শিশু আমরা মুসলমান আমাদেরকে কেন তুই মানবের বাচ্চা হতে বলিস বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত আমরা সেগুলি আলোচনা পেশ করবো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন